আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেটিএস পয়েন্ট থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওটা বিকাশে কিভাবে পয়েন্ট বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট যে আছে সেই পয়েন্টগুলো সংগ্রহ করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটা তো দেখুন আমার পয়েন্ট হয়ে গেছে প্রায় পাঁচ হাজার একশো একাশি পয়েন্ট আমি সবগুলো পয়েন্টই দেখছি এ দেখুন এখানে দেখাচ্ছে পে বিল আশি টাকা ক্যাশব্যাক দেওয়া হবে এবং পেমেন্টে দেওয়া হবে একশো টাকা এবং মোবাইল রিচার্জে দেওয়া হবে সত্তর টাকা তো আমি যেহেতু একশো টাকা পেমেন্ট ওটাই নিতে চাচ্ছি তো দেখুন অনেকেই বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট সংগ্রহ করতে পারেন না এমনকি পয়েন্টগুলো শুধু নষ্ট হয় অনেকজন এমন সংগ্রহ চাপ দিয়ে রাখে যে আমার মানে সংগ্রহ চাপ দিলেই আমার অ্যাকাউন্টে টাকা আসবে আসলে তা না তো আপনি দেখুন এখানে আপনি যদি বিলে আশি টাকা নিতে চান তো আপনি যে সংগ্রহ চাপ দিয়ে ওই পরিমাণ টাকা পেয়েবিল করতে হবে আবার দেখুন পেমেন্ট একশো টাকা তো আপনাকে যদি পেমেন্ট নিতে চান তাহলে আপনি সংগ্রহ চাপ দিয়ে ওই পরিমাণ লেনদেন পেমেন্ট করতে হবে যেমন একশো টাকা আমি সংগ্রহ করলাম তো আমার একশো টাকা পেমেন্ট করতে হবে তাহলে আমার ইয়ার্স পয়েন্টটা আপনার একশো টাকা ক্যাশব্যাক দিবে তো আমি দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পুনরায় আবার দেখুন প্রথমে আপনার ইয়ার্স পয়েন্ট আইকনে চাপ দিবেন চাপ দেওয়ার পর আমি সবগুলো দেখছি তো আমি দেখুন আমি নিতে চাচ্ছি পেমেন্ট একশো টাকা ক্যাশব্যাক এটাই নিতে চাচ্ছি তো আমি সংগ্রহ সংগ্রহকরণে চাপ দিলাম দেখুন পয়েন্টস ব্যবহার করে রিওয়ার্ড সংগ্রহ করতে হ্যাঁ ট্যাপ করুন তো আমি হ্যাঁ ট্যাপ করে দিচ্ছি দেখুন অভিনন্দন ধন্যবাদ পরবর্তী আপনি একশো টাকা তা তার বেশি পেমেন্ট ক্যাশব্যাক পাবেন একশো টাকা তখন দেখুন আমি যে সঙ্গীত হয়েছে তো এখন আমাকে এই পরিমাণ মতো আর পেমেন্ট করতে হবে দেখুন এই যে পেমেন্টে চলে গেলাম এই দেখুন আমার নাম্বার একটা পেমেন্ট নাম্বার দেওয়া আছে তারপরেও আমি যে কিউআর কোডটি স্ক্যান করে নিচ্ছি আমার পেমেন্টের দেখুন এখানে আমার একটা পেমেন্ট নাম্বার ছিল তো দেখুন এম এস জুয়েল শুস তো আমি যে একশো টাকা পেমেন্ট করে দিচ্ছি দেখুন কোনো চার্জ নাই তো আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার দেখুন আমি একশো টাকা দিয়ে দিলাম মেক পেমেন্ট সাকসেসফুল হয়েছে তো দেখি আমার একশো টাকা যে ক্যাশব্যাকে দেখুন উপরে ক্যাশব্যাক মেসেজটা চলে আসছে এ দেখুন লেনদেনে গিয়ে দেখি এ দেখুন পেমেন্ট কিন্তু আমি এই যে দেখুন আটটা সাত একশো টাকা করেছি তো আমাকে দেখুন আবার উপরে আটটা সাতেই একশো টাকা ক্যাশব্যাক দেওয়া হয়েছে তো দেখুন এখানে আপনার একশো টাকাই লাভ আপনার ওই যে পয়েন্ট যে আছে আপনার একান্নশো পয়েন্ট তো পাঁচ হাজার পয়েন্টের বিনিময়ে আপনি একশো টাকা পালেন তো অনেকজনই এই পয়েন্ট কীভাবে সংগ্রহ করতে হয় জানে না আপনি পয়েন্ট সংগ্রহতে চাপ দিয়ে তারপরে আপনার যে পরিমাণ পয়েন্ট আপনি সংগৃহীত করলেন তো ওই পরিমাণ আপনাকে লেনদেন করতে হবে তো দেখুন আমি লেনদেনটা করে দিলাম তাহলে আমার ওখানে দেখেন একশো টাকা তো পেমেন্ট হয়ে গেল আমি তো এখানে এখানে একশো টাকা পাচ্ছি ওটা আমার টাকা ওটা আমি পাচ্ছি তারপর দেখুন আমার অ্যাকাউন্টে একশো টাকা ক্যাশব্যাক দেওয়া হয়েছে তো এভাবে আপনারা পেমেন্ট বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট নেবেন এই যে দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন একশো টাকা ক্যাশব্যাক তো ভালো থাকবেন বন্ধুরা দেখুন কিভাবে বিকাশ রিওয়ার্স পয়েন্ট সংগ্রহ করতে হয় এভাবে বিকাশ রিওয়ার্স পয়েন্ট সংগ্রহ করলে তাহলে সে আপনি ক্যাশব্যাকটা পাবেন তাছাড়া কিন্তু আপনি পাবেন না আপনি সংগ্রহতে চাপ দিয়ে রাখলেন কিন্তু আপনি ওই পরিমাণ লেনদেন করলেন না তাহলে আপনি ক্যাশব্যাকটা পাবেন না আপনি পয়েন্টটা সুদায় নষ্ট হয়ে যাবে তো এভাবেই নিয়ম মেনে বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট সংগ্রহ করবেন আশা করছি ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পাবেন তো ভালো থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম